আসসালামু আলাইকুম ন্যাচারাল ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে ছয় মাস বয়সের যে চারা গাছগুলো সেগুলো কিছু সময় রোগ বালাইয়ের আক্রান্ত হতে পারে যেমন আমার কাছে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি ছয় মাস আগে লাগিয়েছিলাম অর্থাৎ ছয় মাস আগে অঙ্কুরোদ্গম থেকে বীজটাকে বপন করার পরে আমার এখানে ছয়টা পাতা হওয়ার কথা ছিল তো এখানে মোটামুটি চারটা বা পাঁচটা করে পাতা হয়েছে অনেকগুলো অনেকগুলো আসলে সেভাবে বড় হতে পারে নাই তো এখানে আসলে গাছগুলো খুব ঘনভাবে লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমি একটা পটের ভিতরে প্রায় নয়টা করে বীজ লাগিয়েছিলাম আর এই গাছগুলো প্রায় পোকা দ্বারা আক্রান্ত হয়েছে ফলে এখানকার কিছু ডাল কেটে দেওয়া দরকার যে কারণে আজকে আমি গাছটার মানে এই পটটার ভিতরে যে গাছগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করেও লাগাতে পারি আবার একবারে এই পটটা মাটিতে রোপণ করার জন্য চিন্তা ভাবনা করেছি কারণ এখানে দীর্ঘদিন এই পটে থাকার জন্য গাছগুলো আসলে বিষয়টা বড় হতে পারছে না কারণ এখানে পানি হয়তো বেশি পাচ্ছে না তো যে কারণে আমি কি করলাম এই গাছগুলো যে মাটিতে পুরো পটটার নিচের সাইডটা কেটে একবারে মাটিতে লাগিয়ে দিয়েছে অর্থাৎ শিকড়গুলো মাটিতে যত বেশি যাবে তত সে মাটি থেকে পানিটা শোষণ করতে পারবে আর এই যে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন যে পোকা আক্রান্ত হয়ে পাতা খেয়ে ফেলেছে এগুলো আমি কেটে দেবো আজকে কেটে ফেলে দেবো আর সেখানে রোপণ করেছি তখন পটের নিচের ছাদটা কেটে সেখানে বালু এবং গোবর মিশ্রিত মাটি দিয়ে দিয়েছি এবং উপরের দিক থেকেও আমি কিন্তু বালু দিয়েছি অর্থাৎ এটাতে যেহেতু খেজুর গাছগুলো ন্যাচারালি মরুভূমির একটি গাছ বলা চলে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গাছগুলো এক মাস বয়সে যখন বয়সের সময় গাছগুলোতে একটি পাতা থাকে আর দুই মাস হলে দুটো পাতা হয়ে যায় গাছগুলো বরাবর এরকম ছয় মাস হলে ছয়টি পাতা হওয়ার কথা ছিল তো কোনো একটি কারণে হয়তো আমার গাছগুলো বেশি একটা বাড়তে পারেনি তার ফলে এই গাছগুলো এখন আমি মাটিতে রোপণ করে দিলাম এবং রোগাক্রান্ত পাতাগুলো কেটে ছেটে ফেলে দেবো আর কিছু সার প্রয়োগ করার আসলে খুব একটা প্রয়োজন নেই গাছগুলোতে তবে মরুভূমির একটা পরিবেশের জন্য বালু গাছে গোড়ায় বালু এবং গোবর 方々